তো আমরা ফার্স্ট টাইমে দেখব যে আমরা যে সার্ভিসগুলো দিব সেই সার্ভিসগুলো মার্কেট প্লেসের চাহিদা আছে কিনা সেটা হচ্ছে দেখা জরুরি আজকে আমরা মূলত আমরা ইউটিউবের টোটাল ক্লাসগুলো করে ফেলছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট তারপরে মনিটাইজেশন প্রমোশন এসিও সব কিছু কিন্তু আমরা করে ফেলছি আজকে আমরা যেটা করব আজকে আমরা গিক পাবলিশ করব একটা ফাইবার মার্কেট প্লেসে গিক পাবলিশ করব কারণ আমাদের তো ভাইয়াররা মানে আজকের থেকে আপনারা মাঠে নামবেন আর যদি আপনি ধরেন আপনার যদি সার্ভিস ফাইবার মার্কেট প্লেসে থাকে তাহলে তো বেচা কিনি হবে যদি আপনার সার্ভিস যদি মার্কেট প্লেসে না থাকে তাহলে কিন্তু বায়ার আসার সম্ভাবনা নাই যেদিন থেকে আমরা গিকগুলো পাবলিশ করব সেদিন থেকে আসলে আমরা একজাক্টলি মার্কেট প্লেসে নেমে গেলাম এবং ফুল টাইম ফিলান্সার হিসেবে জয়েন করলাম যেদিন থেকে গিক পাবলিশ করব যেদিন থেকে গিক পাবলিশ করবেন আপনার সমস্ত কিছু অন্যরকম হয়ে যাবে ঠিক আছে আপনাকে ফাইবারে ডেলি সাত আট ঘন্টা করে অনলাইনে থাকতে হবে ঠিক আছে আপনাকে যে কম্পিউটারে বসে থাকতে হবে এরকম না আপনি অনেকগুলো সিস্টেম আছে আমি বলে দিব নি ওই সিস্টেম মতে আপনি থাকলে ফাইবারে অল টাইম অ্যাক্টিভ থাকতে পারবেন কোনো সমস্যা হবে না তো আজকে আমরা যে গিকটা পাবলিশ করতে চাচ্ছি সেটা হচ্ছে YouTube video SEO and promotion আমরা একটু সার্চ করব আমরা একটু সার্চ করি Fiverr marketplace Fiverr dot com আমরা চলে আসলাম ওকে তো আমরা সরাসরি ফাইবার ডট কমে চলে আসলাম এখানে আমরা লিখবো হচ্ছে video SEO okay video video SEO আমরা যে সার্ভিসগুলো দিব সেটার নাম হচ্ছে video SEO and promotion SEO okay এটা লিখে আমরা সার্চ করি ভিডিও এসিও e এই যে দেখেন আমরা মোটামুটি এই কিওয়ার্ডটা লেখে সার্চ করার পরে এখানে আমাদের মোটামুটি পাঁচ হাজার ছয়শো একটা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে তার মানে আপনার প্রতিযোগী হচ্ছে অফলাইনে পাঁচ হাজার ছয়শো একটা এবং যদি আপনি অনলাইনে যান তাহলে এটার প্রতিযোগী আরও কমে আসবে তাহলে আপনার প্রতিযোগী হবে হচ্ছে পাঁচশো নয় জন পাঁচশো নয় জন তার মানে কি অনেক প্রতিযোগী কিন্তু আপনার এখানে কমে আসলো এবার আসি আপনার আপনারা যেহেতু এখানে নতুন জিনিসগুলো একটু বুঝেন বিষয় হচ্ছে অফলাইনে এতগুলো কেউ কেউ আছে এখানে জাস্ট পার্ট টাইম হিসেবে ফ্রিলান্সিং নিছে কেউ কেউ আছে যারা গিগ তৈরি করে আমরা অনেকে আছি যারা ইউটিউবে ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে ফাইবার অ্যাকাউন্টে একটা গিগ পাবলিশ করে থিয়ে মনে করে রেখে চলে যায় আর কোনো দিন ফাইবার অ্যাকাউন্টে লগ ইনও করে না তো এই ক্ষেত্রে কি হয় এই যে অনলাইনে যে সার্ভিসগুলো থাকে সেটা সেখানে মূলত একজাক্টলি সার্ভিসগুলো পাওয়া যায় আর এই যে অফলাইনে যেখানে থাকে ম্যাক্সিমাম মানুষগুলোই আপনার এখানে কাজ করে না খুব একটা কাজ করে না অফলাইনে যারা থাকে তারা খুব একটা কাজ করে না তো হয়তো মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছে হয়তো কেউ অ্যাকাউন্ট তৈরি করে গিক পাবলিশ করে চলে গেছে এরকম টাইপের লোকজন বেশি হয়ে থাকে কারণ তাদের একমাত্র উদ্দেশ্যই কি কি হইলে হইলো না হলে না হইলো ঠিক আছে এরকম মন মানসিকতা নিয়ে আসে এখানে করে সেই জন্য আমাদের অফলাইনে প্রতিযোগী সবসময় বেশি আসে এবার আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন আপনার দোকান একটা দোকান আছে বাংলাদেশের ভিতরে আপনি ধরেন একটা শপের মালিক বা শপ খুলছেন একটা সেখানে যদি আপনি কাপড় চোপড় বিক্রি করতে চান এখন যদি ওই শপের ভিতরে যদি আপনার আপনি থাকেন অথবা আপনার আদার্স পরিচালক বা যারা সেলসম্যান আমরা বলে থাকি সেলসম্যান যদি থাকে তাহলে কিন্তু কিনে হবে যদি ধরেন দোকানের ভিতরে কেউ না থাকে সেলসম্যানও নাই দোকানদারও নাই তাহলে কি হবে ওই দোকানে কিন্তু মানুষ খুব একটা বেশিক্ষণ দাঁড়াবে না কারণ আমার দরকার হচ্ছে ধরেন আমার একটা কি ওষুধ দরকার এখন আমার খুবই আর্জেন্ট দরকার তো আমার কি করণীয় আমি কিন্তু ফার্স্ট আমার যেহেতু অসুখ বা প্রবলেম তাহলে আমার চিন্তা ভাবনা থাকবে কি আমি ফার্স্ট যে দোকানে ওষুধ পাবো তাড়াতাড়ি সেই দোকানে কিন্তু আমি যাব যে দোকানে দোকানদার থাকবে না সেই দোকানে কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়াবো না আমি কিন্তু অন্য দোকানে যাব তো আমার উদ্দেশ্য থাকবো কি যে দোকানে মানুষজন থাকবে বা যে দোকানে লোক থাকবে তাদের কাছ থেকে ওষুধ নেওয়া আর যে দোকানে মানুষ নেই তাদের কাছে কিন্তু আমরা ওষুধ সেই দোকানে কিন্তু যাব না এটাই কিন্তু হয়ে থাকে সেম ফাইবারেও এখানেও সেম একই কাহিনীগুলো ঘটে থাকে যদি আপনি অন অনলাইনে দেখেন তাহলে দেখবেন যে আপনি যদি নিজে একজন বায়ার হন নিজে একটু বায়ার হন ধরেন আপনার একটা কাজ করানো দরকার খুব আর্জেন্ট তাহলে কি যারা এখানে আপনি যাদেরকে মেসেজ করলে সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে তাদেরকেই কিন্তু আপনি নক করবেন যে তারে মেসেজ দিলে তিনি যদি রিপ্লে করে যদি ফ্রি থাকে তাহলে আমার কাজটা করতে পারবে তাই না এখানেও সেম দেখেন এখানে যারা যারা অ্যাক্টিভ আছে তাদের এখানে দেখেন একটা সবুজ বাটন দেখাচ্ছে দেখেন সবুজ গ্রিন একটা বাতি চলতেছে ছবির উপরে দেখেন প্রত্যেকজনেরই তো ওদেরকে যদি মেসেজ করে বায়াররা এখানে কিন্তু রিসপন্স পাইতেছে বেশি তাদের সাথে ডিসকাশন করে কিন্তু অর্ডারগুলো দিতে পারবে ধরেন আপনার একটা জিনিস বিষয়ে একটু ডাউট হইতেছে তার সাথে কথা বলেন কথা বলার পরে আপনি কিন্তু অর্ডারগুলো করবেন সেম এখানেও একই কাহিনীগুলো তো অবশ্যই এই সার্ভিসগুলো যখন আপনি দিবেন তখন দেখবেন যে এখানে আপনার সাথে প্রতিযোগী কারা বা যে সার্ভিসগুলো দিতে চাচ্ছেন আপনার সাথে প্রতিযোগী কত বেশি বা কম সেটা আগে রিসার্চ করে নিতে হবে কারণ আপনার সাথে যদি এটাই যদি ধরেন লাখখানি আপনার প্রতিযোগী হয়ে থাকেন অনলাইনে যদি ধরেন দশ পনেরো হাজার থাকে তাহলে কিন্তু আপনার এখানে দাঁড়ানো মাজা সদা হয়ে দাঁড়ানো কিন্তু অনেক টাফ আমি কিন্তু সহজ বাংলায় কথা বলি তো ধরেন আপনি এখানে দাঁড়াইতে পারবেন না ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি আপনার পাঁচশো জন প্রতিযোগী এটা কোনো ব্যাপারই না আমরা যেভাবে গিক পাবলিশ করি ওইভাবে গিক পাবলিশ করলে আমাদের গিক এক থেকে তিন নাম্বার পজিশনে পাওয়া যাবে আশা করি তো যাই হোক আমি দেখেন এখানে কয়েকটি গিগ পাবলি দেখি এই একজন দেখেন সাতশো সাতশো ডলার করে বেসিক প্যাকেজ শুরু করছে তার বর্তমানে দেখি কয়টা অর্ডার আছে অর্ডারগুলো হাইড করে রাখছে তো এখানে দেখি বেসিক প্যাকেজ টোটাল কাজ করছে কতগুলো এটাও হাইড করে রাখছে টোটাল কাজ করছে হচ্ছে ধরেন রিভিউ পাইছে হচ্ছে দুইশো উনচল্লিশটা এর থেকে বেশি যদি আপনি সাতশো ডলার করেও ধরেন দুইশোটা কাজে কত ডলার ইনকাম করছে একটু বাইবে দেখেন যাই হোক এটা যেহেতু হাইড করে রাখছে আমরা এটা ইগনোর করি ধরেন এই একজন যদি আমরা দেখি আমার কথা শুনতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে হ্যালো না না ক্লিয়ার ওকে তো এবার এখানে দেখেন এই একজন লেখছে I will be your YouTube video SEO specialist for super growth okay তিনি যেটা করবে ইউটিউব ভিডিও এসিও করবে এবং গ্রোথ বাড়াবে ইউটিউব চ্যানেলে কি গ্রোথ বাড়াবে তার বর্তমানে আটটা অর্ডার রানিং আছে তিনি শুরু করছে হচ্ছে পাঁচ ডলার করে এবং স্ট্যান্ডার্ড শুরু করছে হলো বিশ ডলার দিয়ে আমরা জানি সব থেকে বেশি স্ট্যান্ডার্ডটা কিন্তু হায়ার হয় বেশি ধরেন যদি বিশ ডলার করে ধরেন তাও দেখা যাবে তার বিশ পঁচিশ হাজার টাকার কাজ এখন রানিং আছে আরও বেশি আছে ঠিক আছে আমি আনুমানিক ধরতেছি আর তিনি কাজ করছে হচ্ছে একশো দশটা তাহলে বুঝেন এখানে কত টাকা ইনকাম করছে এখান থেকে তিনি আসছে কত সালে তিনি আসছে একুশ সালের জানুয়ারিতে তিনি আসতে দুইশো চোদ্দোটা কাজ করে ফেলছে দেখি তার অ্যাকাউন্টে আমরা যা দেখি কি কি কাজগুলো করে দেখেন তিনি শুধু ইউটিউবের সার্ভিসগুলোই দিয়ে কিন্তু এখানে আর্ন করতেছে আর কোনো কিন্তু সার্ভিস এখানে দিচ্ছে না এখানে আরেকটা দিছে এই ওয়ার্ডপ্রেস ফিক্সডের ব্রোকেন লিঙ্ক এটা মেবি কিছু পেজের কিছু বিষয়গুলো তিনি সেট করে দেয় বা প্রবলেম সলভ করে দেয় সেগুলো দিতেছে তো এখানে দুইটা গিক দিয়ে কিন্তু তিনি একটা ভালো পজিশনে চলে আসছে আর দেখেন লাস্ট দেখি আমরা রিসেন্টলি কত তারিখে ডেলিভারি দিছে এক আওয়ার্স আগে তিন আওয়ার্স আগে লাস্ট ডেলিভারি দিছে আমরা দেখতেছি তার মানে কিন্তু তিনি রেগুলার কাজ করতেছে লেভেল টু সেলার যেহেতু রেগুলার কাজ করতে তাহলে কিন্তু তার এই লেভেল টু অ্যাকাউন্ট যদি হয় তিনি কিন্তু মাসে অনায়াসে মনে করেন নাও ইনকাম করলে মনে করেন তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইজিভাবে ইনকাম করবেন ঘুম পারলেও ইনকাম করতে পারবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন এখানে আসলে একদিনের কেরিয়ার না আপনি একটা কাজ শিখবেন সেই কাজের উপর যদি ভালোভাবে স্কিল তৈরি করতে পারেন এখানে lifetime career build up করতে পারবেন তো আর এখানে আমরা যে সিস্টেমগুলো করছি একটার পর একটা আপনারা সমস্যা নেই আপনারা এখান থেকে সাকসেস হবেন একশো পার্সেন্ট শিওর আর যদি আপনারা কাজ করেন যদি কাজ না করেন সেক্ষেত্রে আমাদের কোনো হাত নাই সেক্ষেত্রে আমাদের কোনো হাত নাই আর আমরা সমস্যা নেই ইনকাম ধরাই দিব তার আগ পর্যন্ত ছাড়বো না ঠিক আছে তো যাই হোক আমরা অনেক কথা বললাম আমরা তাহলে এইভাবে একটা গিগ পাবলিশ করি যেহেতু আমাদের সার্ভিসগুলো দেওয়া দরকার তো দেখেন এইভাবে আমরা গিগগুলো পাবলিশ করি তাহলে এটা কিভাবে করতে হয় তাহলে চলুন আমরা দেখি তো আমি এটা কেটে দিলাম আমি দেখেন আপনারা যখন এখানে আসবেন দেখবেন লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ ওইখানে বিভিন্ন রকম লেখা থাকতে পারে আপনি ক্রিয়েট এ গিগ ক্লিকে করলেই আপনি দেখতে পারবেন এখানে চলে আসবেন এই জায়গায় চলে আসবেন ঠিক আছে এই জায়গায় আশা করি আসতে পারবেন এখানে বলছে এটা গিগ টাইটেল এখানে আর্টস থেকে দেখি তো সালমা আপা এত লেট কেন হ্যালো লেট কেন ঋত্বিক কই লেট হয়ে গেছে ফিরোজ সাপ কই জানি বলতে পারলাম না আচ্ছা ওকে ঠিক আছে ব্যাপার না তো দেখেন আমাদের এখানে একটা গিগ টাইটেল এই জিনিসটা যদি আমরা বলি ওই যে আমরা প্রথমে যে গিগগুলো বের করছিলাম মনে আছে কিনা ওইখানে আমি একটু আবার পরিষ্কার করে বোঝাই আপনাদেরকে ধরেন আমি ফাইবারে আবার যাই এই ক্লাসটা আবার করেন ঠিক আছে কারণ হচ্ছে এই গিগটা আপনি আবার বানান set video video SEO video SEO video SEO তো দেখেন এখানে আমি যদি কোনো গিকে এখানে ধরেন এই একটা গিকের ভিতরে আমি দেখব যে টাইটেল কোনটারে বলে ধরেন এই একটা গিকের উপর ক্লিক করলাম এই যে উপরে দেখছেন এটারে বলা হয় টাইটেল গিক টাইটেল আমরা বলে থাকি আর এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে এটার বলা হয় ক্যাটাগরি এখানে চোদ্দোটা অর্ডার বর্তমানে রানিং আছে লেভেল টু সেলার আর এটার বলা হয় গিক ইমেজ এবং এটার বলা হয় গিক ডেসক্রিপশন এটার বলা হয় গিক প্রাইসিং তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন চলুন আমরা ওইখানে চলে যাই আবার তো এখানে আসার পরে এখানে আমাদেরকে একটা সুন্দর করে গিক গিক টাইটেল লিখতে হবে কারণ এটার উপর বেস করেই আপনার গিকটার র্যাঙ্ক করতে হেল্প করবে তো আমরা ধরেন আমরা একটা টাইটেল লিখি মোটামুটি আপনি এখানে অন্যের টাইটেলগুলো কপি করে দিয়ে দিতে পারবেন অনেকগুলো গিক তখন দেখবেন অন্যের টাইটেলগুলো কপি করে দিতে পারবেন এতে ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না কারণ টাইটেলের ভিতরে কপিরাইট হয় না ঠিক আছে টাইটেলের ভিতরে কপিরাইট হয় না কপিরাইট হয় ডেসক্রিপশন ইমেজে এই দুইটাটার জায়গায় আপনার কপিরাইট হয় মিউজিকে কপিরাইট হয় ঠিক আছে ভিডিওতে কপিরাইট হয় এগুলো জায়গায় কপিরাইট হয় বা আপনাকে প্রবলেম করবে কিন্তু আপনি যদি টাইটেল টাইটেলের পরে ক্যাটা ইয়ে আপনার প্রাইসিং এই দুইটা যদি আপনি ঠিক রাখেন বা অন্য একটা কপি করে দেন সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই চলুন আমরা আগে একটা টাইটেল লিখি তো আমরা এখানে লিখব আই উইল আই উইল কিন্তু এখানে থাকে তারপরে আমি এটা লিখতেছি আই উইল আমি করব আই উইল ডু আমি করব বেস্ট বেস্ট এটা একটা ভালো একটা keyword best YouTube YouTube video SEO e এটা কিন্তু আমি ফুল একটা কিওয়ার্ড এখানে সেট করে দিতেছি একটু ভালো করে লক্ষ্য করবেন আমি আপনাদেরকে আজকে একটু ডিটেলসে বলবো যাতে সময় লাগলে সমস্যা নেই ধরেন এই যে উপরে দেখেন কিছু জিনিস দেখাচ্ছে এগুলোর বলা হয় সার্চ স্ট্যাক বা সাজেস্ট ট্যাক বা কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ড কেউ বলে ট্যাগ এক এক ভাষায় এক একজনে বলে তো আমরা এটা সাজেস্ট ট্যাগ বলতে পারি বা সাজেস্ট কিওয়ার্ড বলতে পারি তো এখানে এইগুলো হচ্ছে মেন আপনি যে কথাটা লিখবেন ধরেন আমি ধরেন বেস্ট লিখতেছি বেস্ট ধরেন YouTube video YouTube video SEO আরেকটা লিখতে পারি best best YouTube video SEO ধরেন এটার উপরে কিন্তু দেখেন পনেরো হাজার সার্ভিস আছে বেস্ট ইউটিউব ভিডিও এসিও দেখেন অনেকেই আছে যারা best YouTube video SEO to improve your ranking এই কথাটা লেখছে এই কথাটাতে আপনার টাইটেলে এটা একটা সম্পূর্ণ কিওয়ার্ড হয়ে গেল এবং বেস্ট বেস্ট ভিডিও এসিও এটা হচ্ছে সম্পূর্ণ কিওয়ার্ড এবং ইউটিউব ভিডিও এসিও এটাও কিওয়ার্ড ভিডিও এসিও এটাও কিওয়ার্ড ঠিক আছে এখানে আমরা তিনটা চারটা কিওয়ার্ড কিন্তু প্লেসমেন্ট করলাম তারপরে এবার এটা লেখার পরে আমি লিখব আরেকটা দিয়ে দিই সেটা হচ্ছে অ্যান্ড এরপরে লিখলাম and channel channel promotion promotion channel promotion to improve ওইখানে একটা জিনিস দেখলাম আমরা কেউ কেউ লেখছে ইমপ্রুভ ইমপ্রুভ র্যাঙ্কিং আমরা ওই কথাটা এখানে লিখে দিব হ্যাঁ improve improve okay improve improve video ranking video ranking দেখেন এখানে কি বলছি আমি সেটা কিন্তু এখানে বলা আছে এটা দেখেন ভিডিও র্যাঙ্কিং উন্নত করতে আমি সেরা ইউটিউব ভিডিও এসি এবং চ্যানেল প্রচার করব খুবই সুন্দর একটা টাইটেল চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন অথবা ধরেন আই উইল এটাও ইউজ করতে পারেন চ্যানেল ধরেন সেকেন্ড এটাও ইউজ করতে পারেন তারপরে ধরেন আই বেসটা কেটে দেন ধরেন এটা আমি আরেকবার ইউজ করব ধরেন আই উইল ডু বেসটা কেটে দিলাম এটাও আপনি ইউজ করতে পারবেন একটা দিয়ে আপনি অনেকগুলো বের করতে পারবেন ঠিক আছে ধরেন আপনি এটার উপর বেস করে আমি আরেকটা বানাইতে পারি ধরেন এক second channel promotion improve ranking okay video ranking ধরেন এটা আমি দিতে পারি and channel promotion and video ranking okay improve video ranking আমি ইউটিউব ভিডিও এসিও করব এবং ভিডিও র্যাঙ্কিং উন্নত করব। তাহলে কিন্তু আমি একটা টাইটেলের উপর বেস করে কিন্তু আমি অনেকগুলো টাইটেল তৈরি করে ফেললাম তো চাইলে আমি আরও তৈরি করতে পারি আমি হাজারখানি তৈরি করতে পারবো সমস্যা নাই তো এখানে লিখি I will I will do do ধরেন এইটা আমি কপি করে মাইলে দিই তারপরে আমি দেখতেছি কি করা যায় YouTube video I will do YouTube video SEO SEO and promotion and promotion and promotion and promotion অর্গানিকটা ইউজ করতে পারি এটা একটা হয়ে গেল চাইলে এটা আবার ধরেন আরেকটা কপি করে আরেকটা শব্দ বানাই দিই এখানে ফার্স্টে আমি অর্গানিক বসাই দিই organic organic organic I will do organic YouTube video SEO and promotion দেখেন হয়ে গেছে অনেকগুলো তৈরি করছি কিন্তু আমার কাছে এটা বেস্ট লাগতেছে কারণ আমি বলছি যে আমাদের গিকগুলো কি র্যাঙ্কিংয়ে রাখতে হবে আমি এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড প্লেসমেন্ট করছি আমি আশা করি আপনারা এটা করে নিতে পারবেন তো ধরেন আমি আই উইল ডু পর্যন্ত এটা রাখবো আই উইলের পর থেকে আমি কপি করব কপি করে আমার এখানে দিয়ে দিলাম কারণ এখানে আই উইল পর্যন্ত থাকে ঠিক আছে তো এখানে টোটাল আশিটা ওয়ার্ড লেখা যাবে আমরা বাহাত্তরটা লিখে ফেলছি সমস্যা নেই এটা লাল আসলে কিছু যায় আসে না তো আপনি যেটা করবেন এবার নেক্সট করবেন নিচের দিকে এবার আসি ক্যাটাগরি ক্যাটাগরি জিনিসটা আমি আবার বলি যেটা ভিডিওর মেয়েদের থাকে যে ধরেন video video marketing video distribution এগুলো দেখেন এগুলোর বলা ক্যাটাগরি এটা যদি আমরা দেখি এই লোকটা কোন কাজের উপর ক্যাটাগরি দিছে ইউটিউব মার্কেটিং ভিডিও সিও ধরেন এই একটা দিছি ধরেন এ আর একটা আমি বাইর করি যে ক্যাটাগরিটা বেশি হবে সেই ক্যাটাগরিটা ধরেন ইউটিউব ভিডিও মার্কেটিং আর এসিও তার মানে হচ্ছে আমাদের যে ক্যাটাগরিটা আমি যে টাইটেলটা লিখছি সেটার সাথে কিন্তু এই টাইটেলটা আমাদের সাথে যায় তো আমরা যেটা করব এই টাইটেল আমরা এই ক্যাটাগরিটা এখান থেকে দিব আমরা প্রথমে কি দিব ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং তারপরে দিব হচ্ছে ধরেন দেখি কি দেওয়া যায় মার্কেটিং ওকে ডিজিটাল মার্কেটিং তারা কি ডিজিটাল মার্কেটিং দিয়েছে digital marketing video marketing okay তাহলে video marketing video marketing video marketing okay video marketing তারপরে আমরা দিব হচ্ছে ভিডিও এসিও তার মানে এটা আমাদের সাথে যায় তাহলে আমরা এটা দিয়ে দিলাম এবার আসি তারা কি কি ধরনের ট্যাগগুলো ইউজ করতেছে সেটা আমি তাদের ভিডিওর নিচেই আমি দেখতে পারবো যে যারা যেগুলো ভিডিও অ্যাড করছে সেটা আমি এখান থেকে দেখেন প্রথমে দিচ্ছে best YouTube video YouTube SEO best YouTube SEO তাহলে এটা আমি কপি করি আমি এই সার্চ ট্যাগটা এখানে দিয়ে দিলাম ওকে তারপরে ধরেন আর কি আছে এখানে তারা কি ইউজ করছে ইউটিউব এসিও এটাও দিয়ে দিলাম এটাও আমাদের সাথে যায় তারপরে আর কি ডাকছে দেখি আরও কয়েকটা গিক দেখি একটাতে দেখলে হবে না অনেকগুলো গিক রিসার্চ করে আপনাকে এভাবে তৈরি করতে হবে video ranking YouTube SEO YouTube video SEO এটাও চলে আমাদের সাথে ধরেন এটাও আমি দিয়ে দিলাম তারপরে আমি দেখি আরও কি দেওয়া যায় তারপরে আমি ধরেন দিয়ে দিলাম হচ্ছে ভিডিও এসিও e এটা আমি লিখছিলাম ফার্স্টেই আমাদের টার্গেট হচ্ছে এটা দিয়ে র্যাঙ্ক করানো তাহলে এটাও আমি এখানে দিয়ে দিলাম বিডিএসি ওকে e যায় তারপরে দেখি আর কি দেওয়া যায় বিডিএসিও ভিডিও র্যাঙ্কিং ওকে এটাও আমরা কপি করি এটাও আমরা যাই ওকে ভিডিও প্রমোশন লেখা যায় ভিডিও প্রমোশন ওকে দেখি এখানে ইউজ করছে কিনা র্যাঙ্ক ওকে আরেকটা করি video promotion video promotion okay video প্রমোশনটা এটা সাজেস্ট আসতেছে না তাহলে আমরা লিখি ভিডিও ওকে ভিডিও র্যাঙ্কিং দেখি ভিডিও ভিডিও র্যাঙ্কিংস ওকে এটা কপি করি ওকে ভিডিও র্যাঙ্কিংস আমাদের মোটামুটি কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট হয়ে গেছে অলরেডি আমাদের কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট হয়ে গেছে তো এটা যদি কারোর কোনো জায়গায় প্রবলেম থাকে এই জায়গার টুকের ভিতরে তাহলে আমাকে বলতে পারে কোনো প্রবলেম আছে নতুন ভাইরা বলেন কোন জায়গায় প্রবলেম আছে বুঝতে প্রবলেম হয়েছে আমার কথা কি বুঝে না কে কে আছে মেসেজ করেন যদি কথা না বলতে পারেন মেসেজ করেন যে বুঝতে সমস্যা হইতেছে বা বুঝি নাই ওকে যাই হোক কেউ কোনো সারা শব্দ নাই মনে হয় আমরা একাই আছি তো যাই হোক আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ চলে যাচ্ছি নেক্সটে তো নেক্সট করার পরে এখানে আসে হচ্ছে প্রাইসিং প্রাইসিংটা আমি আগেও দেখাইছি এখান থেকে প্রাইসিং জিনিসটা কোথায় বসে এই যেটার বলা হয় প্রাইসিং গিগ প্রাইসিং এটা তো আমরা এরকমভাবে একটা প্রাইসিং লিখে ফেলি এখানে তিনটা প্রাইস দেওয়া যায় ছোট মাঝারি এবং সব থেকে বড় সব থেকে ছোট ছোটোর থেকে বড় বড়ো থেকে ছোট এবং এটা হচ্ছে সব থেকে বড় তো আমরা যেটা করি এরকমভাবে একটা প্রাইসিং লিখে ফেলি মেসেজ করে কি আবার কোথায় তো ওকে আমার এটা হয়ে গেছে ওকে আমি এখানে লিখি হচ্ছে ধরেন এটা কপি করি কপি করে basic basic basic YouTube YouTube YouTube basic YouTube video এখানে কিন্তু আমি কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতেছি একটু বুঝতে হবে video SEO basic YouTube channel basic YouTube video SEO এটা আমি কপি করলাম সেমভাবে এখানে নিয়ে আসলাম সেমভাবে এখানে নিয়ে আসলাম এবার আমি এটা কপি করলাম স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম তারপর প্রিমিয়াম দিয়ে দিলাম প্রিমিয়াম দিয়ে দিলাম দেখেন premium YouTube video SEO basic YouTube video SEO এখানে অবশ্যই বেসিক এগুলো আপনি আপনার মতো করে লিখতে পারেন ছোট হাতে লিখতে পারেন বড় হাতে লিখতে পারেন সেটা আপনার রুচি ঠিক আছে আমি আপাতত আমি এটা পাবলিশ করবো না যেহেতু কারণ আপনাদের দিয়ে দিয়েছি এটা আপনারা চাইলে রাখতে পারেন অথবা সব প্রথম অক্ষরটা বড় হাতে রেখে বাকিগুলো ছোট হাতে করে দিতে পারেন ওকে এটা দিয়ে দিয়েন তারপরে ধরেন আমি লিখবো হচ্ছে বেসিকের ভিতরে কি লিখবো ধরেন আমি আরও কিছু কিওয়ার্ড সেট করব এখানে best best SEO best best SEO title title title use করব আমরা প্রাইসিংয়ের ভিতরে তারপরে দিব হচ্ছে ধরেন SEO SEO friendly friendly SEO friendly long long description দিব description fairly long description তারপরে কি দেওয়া যায় and and best video tag best video video tags tags okay best video tags তারপরে দেওয়া যায় থ্রি ভিডিও এসিও বা ফোর ভিডিও এসিও বা three video SEO okay four three video SEO দেখেন এটি কাজ করবো কি কি কাজ করবো আমি বেস্ট বেস্ট এসিও টাইটেল দিব ভিডিওর ভিতরে তারপরে বেস্ট মনে করেন এসিও ফেয়ারলি লং ডেসক্রিপশন দিব অ্যান্ড বেস্ট ভিডিও ট্যাক্স দিব এবং তিনটা ভিডিও এসিও করবো এই প্রথম প্যাকেজে ঠিক আছে তো এবার ধরেন এটা আমার হয়ে গেছে এবার এই কাজটা আপনি কত দিনে করবেন এই কাজটা আমি করব হচ্ছে ধরেন নিচের দিকে এটা আমি রাখবো হচ্ছে ধরেন দশ ডলার তো দশ ডলারে দিলাম আমি কি কি দিব এটা আপনি এখান থেকে বলে দিতে পারেন ধরেন টাইটেল এটা রাখবো ম্যাটার ডেসক্রিপশন দিব পেজ চ্যানেল অপটিমাইজেশন দিব না রিপোর্ট দিব আর কিওয়ার্ড দিব ধরেন বিশ পঁচিশটা যা হয় দেওয়া যায় সমস্যা নাই কিওয়ার্ডের রুচি ধরেন এটা নাই রাখি আপাতত কিওয়ার্ড থাক হ্যাশট্যাগ পেজ চ্যানেল এভিলেশন ওকে এটা লাগবে না ধরেন এটা আমি এইটুক দিলাম এটা দিলাম হচ্ছে ধরেন অনলি কদিন দিব এটা কাজ করবো আমি অনলি দুই দিনের ভিতরে দুই দিনে কাজ করবো এটা দুই দিনের জন্য আমি কত নিলাম দশ ডলার এবার সে সেকেন্ডটা আমি দিব হচ্ছে ধরেন সেকেন্ড প্যাকেজটা মনে হচ্ছে বিশ ডলারের বিশ ডলারের ভিতরে আমি কি দিব বা পনেরো ডলার রাখতে পারেন পনেরো ডলার এটা আমরা প্রথম অবস্থায় আমরা কম খাবো এটা বেশি সার্ভিস দেবো ওকে এটা কি কি দিবেন আপনি কন্টেন্ট আইডিয়া দরকার নাই এই দুইটাই দিয়ে দিব আর ডেলিভারি টাইম দিব ধরেন তিন দিন বা চার দিন চার দিন এটা ভেতরে আমি কি কি করব সেটা আমি যদি বলি তাহলে ধরেন এটাই আমি কপি করি কপি করে এখানে দিয়ে দিলাম এখানে ভিডিও সংখ্যাটা শুধু বাড়ায় যাব হ্যাঁ কারণ কাজ হচ্ছে সেম তিন তিন ছয় ছয়টা করে দিব বা পাঁচটা করে দেন পাঁচটা করে দেন তাহলে দশ ওকে পাঁচটা ভিডিও এসি করে দিবেন তো সেমভাবে এটাও কপি করেন এখানে আমরা ধরেন দশটা ভিডিও আমি দিয়ে দিব দশটা ভিডিও দিয়ে দিলাম এখানে ডেলিভারি টাইম দিলাম হচ্ছে ধরেন সর্বোচ্চ সাত দিন সাত দিনে কাজগুলো করে দিব তো এটা আমি কি কি দিব এখানে দিব এটাও দিব এটাও দিব হ্যাঁ তারপরে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই থাক এটা আমি দিয়ে দিব হচ্ছে ধরেন পঁচিশ ডলার প্রথমে আমরা কম টাকায় কাজ করব অথবা তিরিশ ডলার হুম ধরেন দশ বিশ তিরিশ হয় ওকে আমরা পনেরো একটা কম রাখলাম এবং এটা পঁচিশ রাখলাম কিছু কাজ কম দিলাম আর কি তিনটা ভিডিওর জন্য এত ওকে ওকে চলবে আমি প্রথমে কম দিলাম একটু প্রাইসিংগুলো মিলতে চাই এখানে দশ বিশ তিরিশ হইতো আমি দিলাম হচ্ছে দশ পনেরো পঁচিশ এটাই থাক এটাই হচ্ছে বেশ মানে এটা যেন হায়ার করে সেই জন্য আমি এই কাজটা করলাম টেকনিক্যালি তো এটা করার পরে আমি এবার সেভেন কন্টিনিউ করব এটা একটু ভিডিও দেখে কষ্ট করে দিকে দিকে নিয়ে নিন ঠিক আছে এবার আসি হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন জিনিসটা তো বোঝানোর দরকার নেই এটা হলো গিক ডেসক্রিপশন এই যে এটারে বলা হয় গিক ডেসক্রিপশন এই যে এটা এরকমভাবে একটা আমাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে তো চলুন আমরা দেখি কীভাবে ডেসক্রিপশন লেখা যায় অবশ্যই ডেসক্রিপশনের ভিতরে কিন্তু আমাদের কিন্তু প্রপারলি এসিও করতে হবে তা না হলে কিন্তু আমাদের গিক র্যাঙ্ক করবে না হ্যাঁ গিক র্যাঙ্ক করবে না তো আমরা ফার্স্ট টাইম এখানে আমরা লিখতে পারি ধরেন এই ভিডিওগুলো হয় খুবই বেসিক ওয়েলকাম যেমন কারণ নয়েজ আসতেছে welcome to my my YouTube youtube video SEO gigs তো এটা আমি দিয়ে দিলাম এটা আপনি চাইলে মাঝামাঝি রাখতে পারেন অথবা বড় রাখতে পারেন হ্যাঁ আপনার রুচি তো ওকে যাই হোক চলবে এটা আমি মাঝামাঝি রাখলাম তার মানে এখানে কিন্তু আমি ফুল একটা কিওয়ার্ড সেট করে দিলাম আমার ভিডিওর কি কিওয়ার্ডটা র্যাঙ্ক করাতে চাচ্ছি মানে ফাইবারকে ভালো করে আমি বলে দিলাম এবার আমি একটা ডেসক্রিপশন লিখব ধরেন এখানে কি লেখা যায় যে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি অর্গানিকভাবে বৃদ্ধি করতে চান বা বাড়াতে বাড়াতে চান তাহলে আপনার জন্য ভিডিও এসিও করা এসিও মানে ভিডিও এসিও সম্পূর্ণ করতে হবে এরকম কিছু একটা লেখা যায় তো আমি আপাতত শুরু করি দেখি কী কী লেখা যায় আমি আপনাদেরকে বলে দেবো কোথায় কী চেঞ্জ করতে হবে এটা আমি আপাতত ব্লোটিং আছে আমি ব্লোটিংটা সারাই দিই লাইটিংটা সারাই দিই if you if you want if you want to grow grow uh, grow your grow your youtube youtube youtube youtube youtube channel channel channel and and video video organically or organic organic organically organically uh, you uh, you have to complete completed but complete complete complete the SEO okay আমরা এখানে ছিলাম অপটিমাইজেশনের এই জায়গায় আমরা বাকিটুকু লিখতে থাকি তো এখানে অপটিমাইজেশন লেখার পরে লিখতে পারি of your of your video videos videos তো এখানে আমার একটা প্যারা হয়ে গেল তার কাজটা কি করব সেটা বলে দিছি যে আপনার যদি আপনি যদি আপনার ইউটিউবের চ্যানেলের ভিডিও অর্গ্যানিকভাবে বাড়াতে চান তাহলে আপনার video SEO search engine optimisation পূর্ণ করতে হবে তো এটা বলার শেষে এবার আমি বলে দিব যে are you are you are you looking are you looking for looking for are you looking for looking for for a highly highly highly experience experience experience experience experience সিইডি মনে হয় এক্সপিরিয়েন্স ওকে মামা তো আছে সমস্যা নাই youtube youtube youtube marketing marketing who will manage your your your your your youtube youtube channel channel channel channel then then then then you have you have one right plus the right plus right right right right person दे दिया right person person person person ঠিকই তো আছে সমস্যা কি হুদয় লাল আসে বুঝলাম না এবার আমার টাইটেলটা সম্পূর্ণটা এখানে বসায় দিব তাহলে এখানে লিখতে হবে I will do the best best YouTube YouTube video video SEO to rank to rank your rank your videos videos at at the top search top of YouTube YouTube search result source source result result also also also also also find also find the the best best keyword and writing writing writing writing না দিয়ে রাইট দিয়ে দিই লেখা লিখবো title and এখানে বেশি হয়ে গেছে না দি and ওকে or দিয়ে দিই or or or or or strong and title Title, title boy, our M D, and and and write write strong strong description description okay description description day uh, the, the the the the one that দিব okay that is that that I will that will that will help to attractive more or more organic organic views views views and it will be helpful disorganic viewers दे दिए हाँ व्यूअर्स ना दिया viewers attractive viewers viewers viewers viewers the driving electrons and organic BO. BO of your video. Videos. Okay অনেকটুক লিখলাম আর লেখার দরকার নাই দেখি এবার কি লিখলাম বগের টাইম আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল এবং ভিডিও অর্গ্যানিকভাবে বাড়াতে চান তাহলে তাহলে আপনাকে আপনার ভিডিওগুলি এসি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে আপনি কেমন একজন অতিরিক্ত অভিজ্ঞ ইউটিউব মার্কেটিং খুঁজছেন ওকে মার্কেটিং না মার্কেটার মার্কেটার মার্কেটার কেটার মার্কেটার আপনি কি একজন অত্যল্প অভিজ্ঞ ইউটিউব মার্কেটার খুঁজছেন যিনি আপনার ইউটিউব চ্যানেল পরিচালনা করবে এবং আপনি সঠিক ব্যক্তিত্ব খুঁজে পেয়েছেন ওকে দেন ওকে চ্যানেল তাহলে আপনি সঠিক ব্যক্তিকে খুঁজে পেয়েছেন ব্যক্তি খুঁজে পেয়েছেন ওকে আমরা আহমেদ আমি সেরা ইউটিউব ভিডিও এসিও করব আপনার ভিডিওগুলি ইউটিউব সার্চ রেজাল্টে শীর্ষ র্যাঙ্কিং করার জন্য সেরা কিওয়ার্ড খুঁজে বের করতে বা সেরা শিরোনাম লিখতে এবং শক্তিশালী বিবরণ লিখতে পারি এটি আরও জৈব দর্শকের আকৃষ্ট করতে সাহায্য করবে এবং এটি আপনার ভিডিওগুলি জৈব ভিউ বাড়াতে সাহায্য করবে ওকে চলবে এবার ওকে ভিউ বানানটা ভুল আছে ভিউস ওকে এবার চলবে সব কিছু এটা কপি করি এটা ঠিক আছে ওকে চলবে আপাতত এবার আমি বাকিটুক লিখে ফেলি আমার মনে মতো করে এখানে আমি লিখবো হচ্ছে এখানে মূলত চারটা অংশ থাকে ওকে এটা হচ্ছে ফার্স্ট অংশ মানে দুইটা অংশ আমি লিখে ফেলছি এখানে কি কি করব সেটা এবং আমার যোগ্যতাটা কি সেটা আমি লিখে ফেলছি তো এবার সেকেন্ডে আসি হচ্ছে এখানে লিখতে হবে মাই সার্ভিস আপনি এই গিকের ভিতরে আপনি কি কি প্রোভাইড করতেছেন সেগুলো এখানে তুলে দিতে হবে মানে তুলে ধরতে হবে my service service my service description my service description আমি সবগুলো বড় হাতে করে দিলাম আজকে এটা আমি আপাতত এখানে থেকে মার্ক করে দিয়ে লাইট জ্বালাই দিই তো এটা সার্ভিস ওকে সার্ভিস তো এটা দেওয়ার পর আমি নিচের দিকে আসলাম তো এটা অবশ্য সবগুলো বড় হাতে দিলে একটু বাজে লাগতেছে একটা কাজ করি ওকে থাক আপাতত আপনারা ছোটো হাতের করে নিয়ে আমি যেহেতু গিক পাবলিশ করবো না এখান থেকে আমি ব্লুডিংটা করে দিলাম এখানে প্রথমে আমি কি দিব বেস্ট বেস্ট এসিও এগুলো মুখস্থ করে ফেলবেন হ্যাঁ ফ্রেন্ডলি আমি আমার ইয়ের ভিতরে লিখছিলাম মনে আছে কি না ওই যে আমার প্রাইসিংয়ের ভিতরে লিখছিলাম friendly best SEO friendly title title যেগুলো আপনি ইউটিউবের ভিডিওর ভিতরে করবেন সেগুলো এখানে বলে দিতে হবে যে আপনি কি কি কাজ করবেন সেগুলো তারপরে ধরেন আমি এখান থেকে কাট মেরে দিই হচ্ছে স্ট্রং ডেসক্রিপশন ধরেন এটা কাট করে দিই okay friendly description then strong description SEO friendly strong description SEO friendly okay SEO friendly strong description SEO friendly strong description তারপরে ধরেন আমি দিয়ে দিতেছি হচ্ছে write write write keyword keyword and and and and hashtag hashtag resource resource hashtag resource তারপরে আমরা দিতে পারি improve improve 100% improve ধরেন 100% না 100% থাক improve improve YouTube ranking. Improve improve video ranking তারপরে আমরা দিতে পারি আবার ইমপ্রুভটা কপি করি improve SEO SEO score score তারপরে আমি দিতে পারি হচ্ছে ধরেন কি দেওয়া যায় wall channel all channel channel one page one টেস এসিও এটা আসলে হয় না কখনো <laughs> ঠিক আছে তো করে দিই আপাতত একটা পয়েন্ট বাড়ায় দেয় অন পেজ এসিও চ্যানেল তারপরে আমি দিতে পারি হচ্ছে channel add add channel tags channel নিতে পারি হচ্ছে get more get more view organic অর্গানিকটা কপি করি লেখা লেখি ভালো লাগে না করে গেল okay organic views organic views get more organic view এই ভিউ কথাটা কিন্তু লেখা যাবে না ঠিক আছে এখানে আমরা সিস্টেম করে ভিউজ লিখতে হবে ধরেন ভিউর পর একটা লাগাই দিলাম তাহলে হয়ে যাবে তারপরে ধরেন প্রমোশন কথাটা লেখা যাবে না আমরা এখানে লিখবো হচ্ছে promote promotion promotion and and marketing promotion and marketing your video your video তো এবার আসি প্রমোশনের কথাটা প্রমোশন কথাটা সঠিকভাবে লেখা যাবে না তাহলে কি করতে হবে আমাদের জিরো বসায় দিতে হবে প্রমোশন কথাটা যদি কোনো জায়গায় থাকে তাহলে আপনি ধরা খাবেন হ্যাঁ মার্কেটিং ওকে তারপরে আমরা লিখতে পারি eye catching eye catch catching catching catching okay বানাম ভুল হয়েছে catching C A T C S catch catch thumbnail thumbnail thumbnail create অথবা make make eye catching thumbnail eye catching thumbnail create okay হয়েগুলো আর কি লিখবো ধরেন add end screen end screen screen and card screen হয়ে গেল তারপরে ধরেন management your your channel your channel management management okay management সমস্যা নাই সমস্যা নাই ওকে মোটামুটি দশটা পয়েন্ট লিখে ফেলছি এই দশটা লিখলে হবে তো এটার ভিতরে এবার সেকেন্ডে আসি সেকেন্ডে কি লিখবে তার বেনিফিটটা কি এটা আমরা লিখে দিতে পারি ইওর ইওর বেনিফিট তোমার এই কাজটা করলে কি হবে বেনিফিটটা কি সেটা আমি এখান থেকে বলে দিতে পারি benefits of this gig of of this service service অনেক বড় হয়ে গেছে আর খুব একটা বেশি লিখতে পারবো না এখানে লাইটটা চালাই দিই এখানে আমি পয়েন্টগুলো দিয়ে দিতে পারি এক দুই পয়েন্টগুলো দিয়ে দিই এখান থেকে এখানে আমি বলে দিব হচ্ছে অর্গানিক ট্রাফিক আসবে অর্গানিক অর্গানিক ওকে অর্গানিক আমরা অর্গানিক ওকে ভিউ কথাটা বলে দিতে পারি ওকে অর্গানিক কপি হবে by organic view to your channel জানি না এত কথা লিখতে দিবে কিনা চ্যানেল চ্যানেল আমার ভুল হয়েছে চ্যানেল ওকে তারপরে দিতে পারি হচ্ছে ধরো একশো পার্সেন্ট কম কি লেখা যায় কমপ্লিট উইথ উইথ লিখবো না কি দেওয়া যায় with okay with YouTube YouTube channel Z YouTube কথা লিখছি আমার কি কি পাবলিশ করতে দিব না বুঝতেছি increase increase increase sub view কি লেখা যায় ওয়াচ টাইম তো বাধ্যতামূলক অনেক কিছু লিখতে হয় মেন কথা হচ্ছে বেনিফিট হবে কি লাইফ টাইম বেনিফিট বেনিফিট এটা মার্কি করে দিই লাইটটা কমায় দিই বেনিফিট ওকে হয়ে গেল এবার আসি হচ্ছে সেকেন্ডের সেকেন্ডে কেন আমাদেরকে পছন্দ করবে সেগুলো লিখতে হবে ওয়াই ওয়াই ওয়াই চুজ এটাও দিয়ে দিলাম এটার ভিতরে অনেকগুলো হইতেছিল এর আগে কি হাসিপুর এই গিকটা এরকম ভাবে পাবলিশ করছিলাম হ্যাঁ আগের ক্লাসগুলোতে এইভাবে এটার গিক তো একবার পাবলিশ করছিলাম এরকম ভাবে কি করছিলাম ভাই আমি তো মনে করেন যে এশিয়ার গিক দি নাই আমি তো আর প্রমোশনের গিক দিছি আর এর আগে যে আপনি দিছিলেন মানে এশিয়ার প্রমোশন একসাথে আর কি গিকটা তৈরি করে দেখান নাই এভাবে তৈরি করি নাই না ওটা আরেকভাবে সমস্যা নাই তৈরি করলেই হয় না জি জি এভাবে করেন নাই বুঝতে পারি অনেকদিন পরে এই ফর্মুলাটা বের করছি আমার কাছে ডকুমেন্ট আছে বুঝছো অনেকভাবে গিফট তৈরি করার ডকুমেন্ট আছে যে কোন ধরনের গিফট এখন চলবে এটা আমি অনেক দিন আগে একটা ক্লাসের ভিতর করাইছিলাম এই এই সার্ভিসগুলো অনেক দিন আগে তো কী কী চেঞ্জ করতে হবে আমি এগুলো বলে দিব কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেগুলো চেঞ্জ করলে হয়ে যাবে high quality quality quality quality okay quality service তারপরে ধরো লেখাপানি শেষ নাকি আর লিখতে পারতেছি না কেন <laughs> আর লিখতে দিতেছে না ভালো লাগলো না বিষয়টা ওয়ার্ড তো আমাকে লিখতে দিবে এখানে একটা কাজ করতে হবে তাহলে আমাকে এটাকে আমি কপি করি হ্যাঁ আমি আরও কিছু শব্দ লিখবো আপনারা তো যেহেতু ক্লাসে আছেন তো এখানে তো আরও শব্দ অ্যাড করা যাবে তো এটা আমি আপাতত দিয়ে দিই লাস্টে আপনারা thank you for check my gig এরকম কিছু একটা লিখে দিতে পারেন অথবা অর্ডার করার আগে মেসেজটে রিপ্লাই করেন দেখেন এটা আমি দিয়ে দিছি হ্যাঁ আরে ভাই কপি হয় না কেন আবার কপি কাট সমস্যা কি কন্ট্রোল জেড কন্ট্রোল জেড একটা কাজ করি তাহলে অর্ধেক করে দিই তাহলে হয়তো নিবে মনে হয় এখানে লিমিটেশন করা আছে ওকে কপি ওকে প্রথমটা গেছে সেকেন্ডটা দেই বেনিফিট পর্যন্ত এটাও দিয়ে দেখেন এবার আসি কিভাবে কি করতে হবে দেখেন এই যে ডেসক্রিপশনটা লেখছি না এটার কয়েকটা শব্দ আপনি এই পর্যন্ত ঠিক রাখতে পারেন হ্যাঁ অথবা প্রথম প্যারাটা ঠিক রাখতে পারেন অথবা এই এই কথাগুলোই আপনি আপনারা আপনাদের ভাষায় লিখবেন ঠিক আছে একটু চেঞ্জ করে লেখা ট্রাই করবেন আমি বলবো না যে এটাই হুবহুব দেন তাহলে কিন্তু নিজেরা নিজেরাই মানে কপিরাইট খাই কিন্তু মরবেন ঠিক আছে প্রবলেমে পড়বেন আমি মনে করি এই ডিসক্রিপশনটা আপনার অন্যের গিক দেখে রিসার্চ করে নিজের মতো করে একটু সময় দিয়ে মানে অনেক সময় দিয়ে তৈরি করবেন আর এই যে নিচেকারগুলো যেগুলো দেখতেছেন এগুলো হুবহুব রাখতে পারেন অথবা উলুট পালট করে দিবেন যেমন এক দুইটা ঠিক রাখলেন আর বাকিগুলো যেমন এটা দিলেন ছয় নম্বরে এটা দিলেন তিন নম্বরে মানে উলুট পালন এরকম যদি সোজাসুজি না হয় ধরেন এটা দিলেন দুই নম্বরে এটা এইরকমভাবে উলুট পালন ঠিক আছে উলুট পালট দিবেন তাহলে সমস্যা নাই বেনিফিটটাও সেম উলুট পালট দিবেন উলুট পালট হ্যাঁ ওয়ান টাইম ডেলিভারি সেম উলুট পালট ওয়ান টাইম ডেলিভারিটা ঠিক রাখবেন আর বাকিগুলো উলুট পালট তো এবার আসি আমাকে এই গিক কেন পাবলিশ করতে দিবে না কারণ আমার অনেক শব্দ ইউটিউবের কথা লিখে ফেলছি দেখেন ওকে দেখেন বলছে কি ইউটিউব এসিও ভিডিও অ্যান্ড এগুলো কথা আমি সব থেকে বেশি লিখছি তো আসেন কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন তো প্রথমে কি ধরছে আমার ইউটিউব তো আমি কন্ট্রোল সিধা কপি করলাম কন্ট্রোল এর দিয়ে ক্লিক করলাম দেখেন কতগুলো জায়গায় আমি ইউটিউব কথাটা লিখছি সেটা চলে আসতে তো আমি এখানে যেটা করব ইউটিউবটা আমি এবার সংক্ষিপ্ত করব ধরেন ইউটিউব ইউটিউবের সংক্ষিপ্ত ইউটি ঠিক আছে ইউটি ফেসবুকে সংক্ষিপ্ত এফবি ইউটিউব ধরেন আমি মোটামুটি অনেকগুলো কপি করি আপনি চারটা করে তিনটা করে ইউজ করতে পারবেন ইউটি ওকে আশা করি হয়ে গেছে এবার ইউটি তিনটা হয়ে গেছে আর সমস্যা হবে না তো এবার আসি আর কি ধরছে এসিও লিখে এসিও এসি কয়টা আছে এখানে অনেকগুলো আছে এসিও কীভাবে দিবেন ফোটা দিবেন একটা হয়ে গেল ফোটা অথবা দুই তিনটা জায়গায় মানে একটা করে এই যে ডট ইউজ করবেন ডট ঠিক আছে ডট ইউজ করলেন দেখেন অভাব নাই তো এখানে অনেকগুলো ইউজ করতে পারেন যেমন এই যে এমন করে ইউজ করতে পারেন ঠিক আছে আপনার রুচি আপনি যা খুশি তাই ইউজ করতে পারেন কিছু যায় আসে না তো দেখেন মোটামুটি আমি তিনটা ইউজ করতে পারবো মোটামুটি এখানে দুইটা তিনটা আরেকটা ইউজ করা যায় ধরেন অফেস এসিও এটা ইউজ করে দিলাম তাহলে আমার এসিও কমপ্লিট e এবার আসি হচ্ছে সেকেন্ড দেখি সেকেন্ডে কি কি ধরছে এবার এবার হচ্ছে ভিডিও অ্যান্ড ইউটিউব এখনও বলতেছি ইউটিউবের শব্দটা আরেকটা বেশি আছে এটা কাটো ওকে মামা আমি কাটতেছি সমস্যা নাই তো ওকে এবার দেখি ইউটিউবের কথাটা কাটছে কিনা এখন ইউটিউব ধরছে সমস্যা নাই তাহলে ইউটিউবের এটাও আমি ইউটিউব দিয়ে দিই হ্যাঁ ইউটি এবার দেখি হয়েছে কিনা ইউটিউব এখন আপনাদের মনে আসতে পারে কোথায় দেখে এই যে দেখেন এই জায়গায় কিন্তু দেখা যায় কোনটা কোনটা ধরছে আপনারা ভিডিও এবার ভিডিও ধরছে আমার হ্যাঁ ভিডিও দেখি কতগুলো লিখছি ভিডিও ওকে দেখেন কত জায়গায় ভিডিও লিখছি এবার আসি ভিডিও কিভাবে দিবেন ভি এর পরে একটা ইয়া দিলেন সেম কিছু সমস্যা নাই ভিডিও ওকে এবার হয়ে যাবে দেখি হয়ে গেছে ওকে হয়ে গেছে দেখেন এটা কমপ্লিট তো আপনি নিচে যেটা করবেন আরও দিয়ে একটা শব্দ অন্যের গিগ দেখে লেখার টাই করবেন ডেসক্রিপশনটা ঠিক আছে আরও আমি মানে অন্যের যেমন হোয়াই চুজ মি আছে অন্য কিছু লেখা থাকতে পারে ওইগুলো উপর লিখে বেস করে আপনার দেখাবেন আমাকে তারপর আমি যখন বলবো তখন গিগ পাবলিশন এবার আসি হচ্ছে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট কী কী পাইলে আপনি কাজটা শুরু করতে পারবেন যেমন এখানে ফার্স্টে আপনি লিখবেন YouTube channel YouTube channel channel access দুই নাম্বারে ধরেন video video video and image তিন নম্বরে দিবেন হচ্ছে title title oblique description description তাহলে হয়ে গেল মোটামুটি এটি হলে আপনি কাজ করতে পারবেন আর কিছু লাগবে না আর টাইটেল ভিডিও এসিও হয়ে যাবে এটি হলে কাজ করতে পারবেন এটা দিয়ে সেভ অ্যাটাচমেন্ট করে দিলেন এখান থেকে অ্যাড করে দিলেন সেভ কন্টিনিউ করে এবার আসি ইমেজে ইমেজগুলো ইমেজগুলো বানাইতে তো অনেক টাফ অন্যের ইমেজগুলো দেখে দেখে বানাইতে হবে আর কিছু করার নাই চলুন আমরা ক্যানভাতে যাই আগে আমরা লিখব হচ্ছে ক্যানভা আমাদের কি রেকর্ড চলতেছে আবার যেন সব শেষ না হয়ে যায় হ্যাঁ ভাই চলতেছে জুম পার্টিসিপেট ওকে আমরা এখান থেকে ইউটিউবের একটা মানে আমাদের গিকের একটা গিক ইমেজ সাইজ নেব এখান থেকে ধরেন ক্রিয়েট এখানে ক্লিক করবেন দেখেন এখানে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে এখানে লিখবেন হচ্ছে বারোশো আশি বাই বারোশো আশি বাই সাতশো উনসত্তর সাতশো সাতশো উনসত্তর উনসত্তর এটা হচ্ছে আপনার গিক ইমেজ সাইজ তো আমরা এটা ক্রিয়েট করব এখান থেকে আপনি চাইলে অন্যের গিকগুলো দেখতে পারেন আপনার যে রিলেটেড গিক আছে সেই রিলেটেড গিক বানাই নিতে পারেন আর আমি আমি মনে করি যে এই গিকগুলো এই গিকটা আপাতত এই গিকটা আপনি একটু প্রফেশনাল একটা ডিজাইনার দিয়ে বানায় নিলে সব থেকে বেটার হয় কারণ এই গিকগুলো সব থেকে বেশি এই গিক এবং প্রমোশন অ্যান্ড মনিটাইজেশনে এগুলো সব থেকে অর্ডার বেশি পাওয়া যায় যেমন আমি কয়েকজনের বানাই দিয়েছিলাম আমার এক লোক দিয়ে মোটামুটি তারা এখন ভালো পজিশনে আছে তারপরে আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব না বানাই দিব বলেন বানাই দেন ভাই ফিরোজ ভাই এখন কেন বলেন আরে আমি সময় একটা এসি একটা ভিডিও দেখতেছি তারপর ঘুমাই পড়ছি ফোন কই পড়ছে খেয়ালই করি না তারপর আব্বু ঘোড়ায় উঠেছে উঠতে না তারপর দেখি সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশ তারপর খাইয়ে আবার দৌড়তে দিয়ে আইসি আরো আগে সমস্যা না ভিডিও দেখি না মানে বানান এখন একটা ব্যানার ওকে তো ব্যানার বানাইতে কিন্তু অনেক সময় লাগে তাহলে দেখি আইডিয়া দেন শর্টকাট ধরেন কি কি থাকবে ঠিক আছে ডিজাইনটা আপনার মতো করবেন এখানে আপনি ম্যাজিক হ্যাঁ বলেন ভাই একটা ক্রিয়েট করে দেখান হ্যাঁ নতুন যেহেতু আছে তাদেরকে একটু মানে ধারণাটা দিয়ে ওকে ফুল একেবারে তো আমি এখানে যাব এলিমেন্টরে এলিমেন্টরে আসার পরে লিখবেন যে হচ্ছে magic background magic magic magic background বার নাম মনে ভুল হতেই পারে ব্যাপার না মিউজিক আইতেছে ওকে ম্যাজিক ম্যাজিক তারিখ কি বলে magic M A G I C ভাই জেসি G I C GIC okay double GDC না ম্যাজিক ব্যাকগ্রাউন্ড ওকে চলে আসছে দেখেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ডে এখানে আসি আমরা এখান থেকে গ্রাফিক্সে চলে যাব দেখি এখানে ব্যাকগ্রাউন্ডগুলো পাই কি না না পাইলে তো কোনো কথাই নেই ওকে একটা পাইছি এখানে ক্লিক করলাম তো এটাই আমার চলে যাবে মেবি না এটা হবে না আরও কিছু ব্যাকগ্রাউন্ড দেখতে হবে এটাও হবে না আমার লাগবে হচ্ছে কাস্টমাইজেশন ব্যাকগ্রাউন্ডগুলো এটা এটাও হবে না ওকে একটা কাজ করি আমি এখানে কাজ করি ব্যাকগ্রাউন্ড লেখি শুধু আপনারা যেহেতু খুঁজে পাবেন না ব্যাকগ্রাউন্ড লেখে সার্চ করি তো এখানে আসি একদম নিচের দিকে যাব আমরা নিচের দিকে যাইতে থাকি যে ব্যাকগ্রাউন্ড আজকে পাই কিনা এখানে দেখবো ট্রাই করে এখানে একটা পয়েন্ট আসবে ঠিক আছে যখন পয়েন্টগুলো আসবে তখন মনে করবেন এটা কাস্টমাইজেশন ব্যাকগ্রাউন্ড এগুলোতে কোনো কাজ নাই দেখেন এগুলোতে কাস্টমাইজেশন ব্যাকগ্রাউন্ড না আরও নিচে যাইতে হবে দেখি এটা না এটাও না তো আমরা এভাবে চাইতে থাকি সমস্যা নাই পায়ে যাব সম্ভবত আমার সেভ করা আছে আমি যদি সেভ করাতে ইউজ করি তাহলে আপনারা পরবর্তীতে পারবেন না ঠিক আছে আমার কাছে আছে এটাও না সমস্যা ব্যাকগ্রাউন্ড পাইছি দেখেন এই ব্যাকগ্রাউন্ডে যখন ক্লিক করছি এখানে তিনটা চারটা তিনটা কালার আছে এর ভিতরে এখানে ম্যাজিক রিকমেন্ডেশন এর ভিতরে যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো কাজের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এটা আমি নিতে পারি এভাবে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন কালার চেঞ্জ করতে পারেন ধরেন আমি কালারটা নিতে চাচ্ছি ধরেন এখানে আমি লাল আছে না আমি লালটা চেঞ্জ করে দিই এই কালারটা আমি ধরেন একটা নীল কালার দিয়ে দিই নীল কালার নীল আর এটা দিয়ে দিব হচ্ছে ধরেন হালকা লাল ওকে বেশি হয়ে গেছে লালটা ওকে একটু সাদাটা আমি একটু ইয়া করে দিই আর একটু হালকা করে দিই ওকে এটা একটু নামায় দিলে মনে হয় বেটার লাগবে নাকি সাদা করে দিই ওকে এটা বেশি হয়ে যাচ্ছে ওকে এটা পারফেক্টলি যায় এই কালারটা পিছনের কালারটা আমাকে আরেকটু ইয়া করতে হবে ওকে ওকে এবার আমি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি হয়ে গেছে ইডিটে আমি ক্লিক করব এখানে ব্লার সিস্টেম নাই তাহলে আমাকে যেতে করতে কী কী করতে হবে এলিমেন্টরি আসতে হবে <coughs> এখানে এসে আমি শেপগুলো নিব একটা শেপ নিব এই শেপটা আমি ফুল করব ফুল টান দিব টান দিয়ে এটা কালার করে দিব হচ্ছে ধরেন সাদা সাদাটা উপরের দিকে দিয়ে দিব একদম উপরে হ্যাঁ একদম উপরে এটা এই জায়গায় রাখবো আমি হালকা এবার এটা আমি আমার যে গেম খেলার বাটন আছে উপরের দিকে তোলার সেটা আমি শিফটের উপর থেকে মানে কিবোর্ডের দেখেন উপরের দিকে একটা তীরন্দাজের মতো একটা বাটন আছে ওইটাতে ধরে আপনি যেটাতে গেম খেলি আমরা ওইটা দিয়ে ই করতে হবে তো এটাও আমি সেমভাবে এখানে এনে দিব তো যদি মনে হয় যে আপনার ওই বাটনটা খুঁজে না পান তাহলে কি হবে তাহলে কীভাবে আনতে পারবেন না একটা সিস্টেম আছে যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কত জুম করতে পারেন জুম করছেন না এবার দেখেন একটু আমার এখানে দাপ পারে কেন ওকে ধরেন এটা আপনি নিচের দিকে এনে দিতে পারবেন দেখছেন এভাবে নিচের দিকে আনতে পারবেন ব্যাকগ্রাউন্ড তাহলে কিন্তু অ্যাকুরেট হবে বুঝছেন ব্যাপারটা এভাবে আনা যায় তো এটা হয়ে গেছে আমার এটা হয়ে গেছে এবার আমি সেকেন্ডটা কপি করি ডুপ্লিকেট সেমভাবে এটাও আমি এখানে দিয়ে দিই এটা একটু জুম করি ওকে হালকা হালকা ওকে চলবে একটু এদিকে আসো বাবু ওকে পারফেক্ট এটা আমি সেম এখান থেকে ডুপ্লিকেট করব এটা করার হচ্ছে কারণটা কি এটার কারণটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা থ্রি মোড দিবে থ্রি মোড এটা আপনি দেখবেন সবার থেকে গিকটা আপনার ফুটে উঠবে এটা হচ্ছে মূল কাহিনী আর কিছুই না এটা না দিলেও কিছু যায় আসে না তো এবার আসি এটা করার শেষে এবার আমি একটা শেপ নিব শেপ নেই কোন শেপটা নিলে বেটার হয় ধরেন এটাই নিতে পারি আপাতত এটা আমি একটু ছোট করি হালকা করে দিয়ে এখান থেকে আমি একটু তুলে দিই হ্যাঁ তুলে দিই হালকা তুলে দিই এখান থেকে আমি করে দিই হচ্ছে ধরেন একটা কালার দিতে পারি সাদা কালারই দিয়ে দিই আপাতত সাদাটাই দিয়ে দিলাম তো এখান থেকে আমি একটা ইউটিউবের ফর্ম নিয়ে আসি হ্যাঁ ফন্ট এখান থেকে আমি ফন্টটাতে ক্লিক করব টেক্স কালারে টেক্সের এখানে লিখব হচ্ছে YouTube video SEO YouTube to video video SEO তো এটা লেখার পরে আমি এটা আমি এখানে প্লেসমেন্ট করার আগে এই ফন্টটা চাইলে আপনি বোল্ড করতে পারেন তাহলে দেখতে আরেকটু ইউনিক ইউনিক লাগবে এটার ভিতরে আরো কিছু করা যায় আপনি চাইলে করতে আমরা এই জায়গায় ছিলাম আমরা যেটা করব এবার এখান থেকে এই ফন্টটাকে আমরা আর একটু বড় করব এই ফন্টটাকে হালকা বড় করি দেখি কোন ফন্টটা করা যায় ওকে এটা করে এই কালারটা আমি দেখি লাল দিতে পারি কিনা লাল দিলে মারতেছে না চোখে লাগতেছে আমার কালারটা দেখি এই কালারটা যায় কিনা তো এটা দেওয়ার পর এবার আসি হচ্ছে এইখানে একটু এটা আমি আর একটু মোটা করে দিই দেখতে জানি ভালো লাগে তো দেখি মোটা হয় কিনা ওকে আর একটু হয়ে গেছে চলবে মোটামুটি চলে আর কি দেখি হ্যাঁ তো এবার আমি চাইলে আমার এই ফোনটা লক করে দিই যাতে এটা আমি যেন ইয়া করতে পারি আর কি বড় করতে পারি তো এটা বড় করার জন্য আমি আর একটু ইয়া নিলাম জায়গা নিলাম তো আপনি চাইলে এই জায়গাটুকু আর একটু স্পেস রাখতে পারেন এইদিকে কেন এটা রাখতে পারেন কারণ আপনার যখন গিকটা মাঝামাঝি থাকবে এখানে গিফটের কিছু জায়গা আছে হ্যাঁ গিকটা যখন আমরা ই করব সব কিছু সবটুকু কিন্তু থাকবে না আমি এই ফন্টটা একটু মানে ক্যারেক্টারগুলো একটু চাপাচাপি করে দিই হ্যাঁ মানে একটু কাছাকাছি থাকুক ওকে এটা পারফেক্টলি যায় আমাদের সাথে এটা মোটামুটি মনে হচ্ছে যে চলে আর কি এটা দিয়ে দিলাম ইউটিউব ভিডিও এসিও এবার সেমভাবে আরেকটা আমি এলিমেন্ট নিয়ে আসি এখান থেকে এলিমেন্টস এলিমেন্টস এলিমেন্টস তিন কণা এলিমেন্টসগুলো আছে কিনা দেখতে হবে ওকে এটা আমি ইউজ করি ধরেন সেম এটা আমি কপি করি এখানে এনে দিই মাঝামাঝিতে এটার ভিতরে আমি ধরেন কালারটা দিতে পারি হ্যাঁ ফিরোজ ভাই দেখেন তো কালারটা চলে কিনা চলে বাট উপরে ইউটিউবটা ব্ল্যাক হলে ভালো হতো না লেখার টেক্সটটা ব্ল্যাক দিলে কি ভালো লাগবে একটু কাজ করি না এই যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না শুধু এই টেক্সটের কালারটা ওকে ব্যাকগ্রাউন্ড না না টেক্সট কালার তাহলে এই ফন্ট আমি ইয়া করে দিই টেক্সট কালারটা তাহলে তো ভালো লাগবে না একদম কালোতে দেখেন লাগতেছে এখন সুন্দর লাগে না আচ্ছা করে যেরকম ভালো আগে ঠিক ছিল ইউনিক ইউনিক লাগতেছিল কিন্তু তাহলে এই কালারটা আমি অন্য একটা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড তাহলে একটু বেটার লাগবে আমার মনে হচ্ছে লাল লাল লালের ভিতরে লাল কেমন লাগে না না আগে এটা ঠিক আছে বুঝছেন আমাদের তো সিম্পলের ভিতরে বানাই যদি খারাপ লাগে তাহলে ফন্টটা আমি চেঞ্জ করে দিতে পারি মডেলটা লাগবে না সোদাসুদি বানাই দিই আর এটা যদি আর একটু বোল্ড করা যাইতো তাহলে আরও বেটার হইতো এবিসিডি বোল্ড ওইটা আমরা দেখি না মানে কোনটা দিলে ভালো হয় আগামী ওকে তাহলে তো সমস্যা অযথা তো আমি কাজ করতেছি ওকে এটাই ঠিক আছে আর এটা আমি একদম সাদা করে দিই তাহলে ওকে সাদা করে দিছি এবার ধরেন সেকেন্ড ফোনটা নিয়ে আসলাম এখানে আমি ধরেন একটা ট্যাক্স নেব ধরেন এই ফোনটা নিয়ে আসি আমি এখান থেকে এখানে লিখবো best service best service okay best service দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিই একটু যদিও এটা ফুল হচ্ছে না আর একটু হালকা বড় করে দিই ধরেন এটা একটু ছোট করে দিই ওকে এই ফন্টটা আমার ভালো লাগতেছে না আমি যেটা করি এটা আমি একটা কালার দিয়ে দিই ধরেন এটা আমি দিতে পারি সাদা দিয়ে দিতে পারি তাহলে ফুটবে আর কি ফন্টটা আমি অন্য একটা ফন্ট দিয়ে দিই ওকে এটাই যায় আর কি মোটামুটি মোটামুটি যায় তো এই ফন্টটা মাঝামাঝিতে আনার পর এসটা বড় হাতে দিলে আর একটু ভালো লাগবে আর কি ওকে বেস সার্ভিস তো আমি দুই সাইড দিয়ে কিছু একটা এরো সিস্টেম করে দিলে বেটার লাগবে এরো এই এরোগুলো দিয়ে দিই এটা মাঝামাঝিতে নিয়ে আসি ওকে এটা ডুপ্লিকেট করি স্যাম চলে নাকি চলবে এটা আসার পরে অনেক সুন্দর হয়েছে বেস্ট সার্ভিসের এটা হ্যাঁ আর ওইটার ওইটার দেখি কোনো কিছু করা যায় কিনা এটা বলি আচ্ছা আর নিচেটা করেন তারপর যদি করা লাগে তারপর করেন তো এটা দেখি করা যায় কিনা কালোতে করলে কিরকম লাগে ভালো লাগতেছে না ওকে যাই হোক আমি এটা এটা মাঝামাঝিতে আছে এটা আমি লক করে দিই এটা একটু হালকা ছোট করে দিই সরি ভুলে গেছে হ্যাঁ তো আমি এটা যেটা করব এটা গ্রুপ করি তাহলে আর কি এটা ভেঙে যাবে না গ্রুপ করলাম গ্রুপ করে এবার দেখেন আপনি চাইলে এটা যেখানে খুশি নিতে পারবেন কিছু হবে না তো এটা আপনি উপরে নিচে যেখানে খুশি দিতে পারেন কিছু হবে না ওকে এটা হয়ে গেছে তো এবার আমি আরও কিছু ফন্ট নিয়ে আসি ধরেন আমি একটা এই টেক্সটটা নিতে পারি এখানে দেখেন মোটামুটি এটা যায় আর কি ওকে আরও দেখি কোনো তাদের কিছু আছে কিনা ধরেন এটা নিয়ে আমি হ্যাঁ এটা নিয়ে নব্বই ডিগ্রি রাখবো নব্বই ডিগ্রিতে ফুল হয় আর কি তো এটা আমি এটা বরাবর করে এটা ডুপ্লিকেট করে ফেলি ডুপ্লিকেট দেখি ডুপ্লিকেট হয় কিনা ডুপ্লিকেট করলাম এবার আমি এটা আমি ঘুরিয়ে দিব দেখি ঘুরিয়ে দেওয়া কিনা ওকে একটা কাজ করি এটা আমি এই দিকে নব্বই ডিগ্রি দিয়ে দিই নব্বই নব্বই ওকে দেখেন এটা কিন্তু হয়ে গেছে কিন্তু কালারটার সাথে আমার চোখে লাগতেছে যে এটা একজাক্টলি বসতেছে কিনা এটা আসলে চাপটা হয়ে গেছে বেশি না ওকে দেখি তো এবার ওকে এটা একটু চ্যাপটা করলে মনে হয় বেটার হবে চলবে এটাই ডুপ্লিকেট হোক একটা গিক বানাইতে আমার কমসে কম মনে করেন অনেক সময় লাগে অনেক কমসে কম দুই তিন ঘন্টা লাগে একটা ঘিকের ব্যানার বানাইতে তো এটা আমি নিয়ে আসি মাঝামাঝিতে তো এটা নিয়ে আসার পর এটা আমি এই দিকে দিয়ে দিই যেখানে দেখতে যেন মানে একটু ইয়ে না হয় ওকে এবার দেখি কতটু কত সেন্টিমিটার কতটা ই হয়েছে কম বেশি হয়েছে দেখেন বোঝা যায় না যে এটা কম বেশি হয়েছে কিন্তু একজাক্টলি একটু কম বেশি আছে সুতার মতো বুঝছেন ব্যাপারটা তো এটা আমি গ্রুপ করে ফেলি গ্রুপ ডুপ্লিকেট করা দরকার নেই গ্রুপ করে ফেলি এবার এটা আমি নিচের দিকে নিয়ে আসি এবার এটা আমি নিচের দিকে না এটা এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করতে হবে আমাকে ঠিক আছে ডুপ্লিকেট করার আগে এটা ডুপ্লিকেট করি ডুপ্লিকেট হচ্ছে না ডুপ্লিকেট হয় না ডুপ্লিকেট ওকে হয়ে গেছে তো একটা কাজ করতে হবে এবার আমার পিছনের এটা আমি ডুপ্লিকেটটা সারাতে হবে আনগ্রুপ করবো করে এই কালারটা আমি অন্য একটা কালার দেবো ধরেন কালো দিতে পারি এই কালারটা তাহলে যেটা হবে এই কালারটা যদি আমি একটু ইয়া করে রাখি ছোট করি সাইজটা তাহলে দেখতে একটু ভালো লাগবে আর কি দেখি কতদূর কি হয়েছে শিট না এটা লাগতেছে না চোখে mm ওকে অনেক ছোট হয়ে যায় সমস্যায় পড়ে গেলাম ফন্টই তো নাই একটা কাজ করি তাহলে এত কষ্ট করার থেকে এক ফন্ট ইউজ করি এটা বাদ দিই যে এখানে আর কোন ফন্ট আছে হুম পাইলাম তো একটা ডুপ্লিকেট করি আমি চাচ্ছি যে আর পিছনে যেন একটা শ্যাডোর মতো হয় হুম দেখতে যেন ইউনিক লাগে আর কি সেই জন্য এটা করার কি দেখেন শ্যাডোটা যেন হয় ওকে একটু ছোট হইলে বেটার হইতো ছোট সাইজ তো হইতেছে না ছোট হালকা ছোট হালকা ছোট এগারো হবে না একটা কাজ করি একটু বড় করে হালকা ছোটো করি থেকে হয়েছে একটা ফ্রেম ঠিক করতে পারলে এনাফ বাকিগুলো আর করতে হয় না ওগুলা কপি করেই মারা যায় একটা ফ্রেমটাই একটু সময় লাগে বেশি ওকে এটার সাথে যায় ডুপ্লিকেট কিন্তু হয়েছে এবার ওকে এবার এটাকে একটু ডিজাইন করতে হবে এটা ডিজাইন করি আমি এখানে একটা ইউটিউব নিয়ে আসি যেহেতু ইউটিউবের সার্ভিস এটা ক্লাসটা অনেক লং হয়ে গেল ইউটিউবের লোক নিয়ে আসি ইউটিউব ইউটিউব ধরেন এটাই নিয়ে আসি লাল দিয়ে দিই হ্যাঁ লাল কালারটা দিয়ে দিই এটার উপরে আরেকটা ডুপ্লিকেট করব মানে সেকেন্ডটাতে দেখতে যেন ভালো লাগে সেই জন্য কত জুম করতে হবে ঠিক ঠিক আছে সোশ্যাল মিডিয়ার আইকন দিলে সমস্যা হবে না এখানে দিতেছি আমরা ইউটিউব সার্ভিস এখানে সোশ্যাল মিডিয়ার আইকন দিলে হবে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি যেমন ফেসবুক যখন দিলাম ফেসবুক হ্যাঁ দিবেন অন্য সার্ভিস দিলেন দিবেন সমস্যা নাই তো ওটার জন্য তো বাধা নাই ধরেন এটা আমি ডুপ্লিকেট করি অথবা হ্যাঁ ডুপ্লিকেট সেমভাবে একটু কাছাকাছি রাখতে পারেন দুইটা হয়ে গেল শিট তিনটা হয়েছে না আরো দুইটা একটা বসাইতে পারলে সে ঠিক আছিল দিয়ে এখানে হালকা উপরে তুলে দিই মিনিমাম চারটা তো বসাতে হবে চার পাঁচটা এটার সাথে আবার গ্রুপ করে নিতে হয় তা না হলে আবার ওই দিকে হয় না ধ্যাত্তারি সমস্যা চলবে বুঝছেন চারটা দিলে হবে এবার যেটা করি আমি এখানে পয়েন্টগুলো লিখতে হবে পয়েন্টগুলোকে আমি ধরেন এই ফোনটা একটু ইয়া করি এডিট করি আনগ্রুপ ফোনটা কপি করি এখানে ডুপ্লিকেট করলাম এখানে যে আমরা যে পয়েন্টগুলো দিছিলাম না সেগুলো লিখব যেমন বেস্ট বেস্ট ও সরি এখানে টাইটেল দিয়ে দিই cycle optimization title optimization দিয়ে দিলাম টাইটেল অপটিমাইজেশন বানাম না ভুল হইতে পারে সমস্যা নাই বুঝলেই হলো title optimization SEO friendly description SEO SEO friendly description description দেন এটাতে হচ্ছে না পয়েন্টগুলো একটু বড় করা দরকার ছিল সমস্যা তো ছোট করতে পারবো কিন্তু ছোট করলে তো দেখতে ভালো লাগবে না একটা কাজ করি সবগুলোতে আর একটু বড় করে দিই দেখতে যেন ভালো লাগে আর কি এটা তো আর হবে না এখন নিচেরটা থেকে নিয়ে আসতে হবে দেখছেন কি অবস্থা এইগুলো আপাতত কেটে দেই এটাই ডুপ্লিকেট করি পয়েন্টগুলো লাগাইতে থাকি যতটুকু হচ্ছে পুষ্ট যেন বোঝা যায় ঠিক আছে যে আপনি কি লেখছেন সেটা যেন পুষ্ট যেন বুঝতে পারেন তো এটা দেওয়ার পর সেকেন্ডে আসি এখানে দেওয়া যায় কি হ্যাশট্যাগ রিসার্চ অথবা improve SEO rank okay rank rank first place. Okay চলবে এখানে ধরেন আর এখানে দিয়ে দিব হচ্ছে ধরেন হ্যাশট্যাগ রিসার্চ দিয়ে দিই হ্যাশট্যাগ রিসার্চ আরও পাঁচটা দিতে পারলে বেটার হইতো হ্যাশট্যাগ হ্যাশট্যাগ চলবে চোখে লাগতেছে না না সাদাতে ভাল লাগতেছে না কালারটা দেখে অন্য কোনো কালার দেওয়া যায় না আপাতত এটা থাকে আপনাদের মতো করে আপনারা কালার দিয়ে নিয়েন অনেকগুলো আচ্ছা সমস্যা নেই ঠিক আছে আচ্ছা রাজু ভাই হ্যাঁ হ্যাঁ এটা ইমেজটা কি অফ পেজ সেভ করাটা গেলে ভালো হয় নাকি এগুলো লাগে না এখন না দেখলাম একটা ভিডিও ওগুলাতে কোনো উপকার আসে না আমাদের ভিডিও তাহলে কেমনে র্যাঙ্ক করে যদি ওইটাতে খুবই কাজ আসতো তাহলে আমাদের ভিডিও আমি যখন গিক পাবলিশ করছি একটা কতবার যে আমি একটা ইমেজকে অফ পেজ এসিও করছি রে ভাই তারপর ফাইভ স্টার রিভিউ দিয়ে লাভ নাই টিকটক বসে যা তাহলে লাভ হলে কি বলেন একটা পিক একটা ইউটিউবার ভাইরে জিজ্ঞেস করলাম যে ভাই আমার দেখেন তো এটা ঠিক আছে কিনা সে দেখে টেকে বললো যে হ্যাঁ, ফিরোজ ভাই আপনার এটা ঠিক আছে একটা ভিডিও বানাইছে আমার ই নিয়ে গিগ নিয়ে অনেক সুন্দর হয়েছে বাট ক্লিক নেই ইমপ্রেশন নাই কি সবই ঠিক আছে ঠিক ঠিক এত তাড়াতাড়ি থাকবো আর ট্র্যাক আছে না ইউটিউব চ্যানেল হুম আমি জানি না না জানতে না পিক দিলে আলোচনা হয়ে যাবে ভাইয়া আপনি দিয়ে নিতেন আমি আপাতত আমি পিক সারাই করতেছি না দিলে কেমন হয় এটা দিতে পারেন অনেক ক্ষেত্রে কোনটা করলে ভালো হয় ভাই ছেলে পিক না মেয়ে পিক মেয়ে পিক অবশ্যই মে মাসের অ্যাকাউন্ট করলে মে মাসের পিক দিতে হবে ছেলে মাসের পিক মে মাসের জায়গায় দিলে তো হবে না হ্যাঁ আমি আপাতত ধরেন গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি দিতে পারি না স্যাটিসফাই স্যাটিসফাই না স্যাটিসফাই নাকি সেট is satisfaction satisfaction কোনটা দেওয়া যায় স্যাটিসফ্যাকশন এটাই দিয়ে দিই না বেস্ট সেলার ওকে এটা তো আপনাদের বসে নাই এটা আমার আছে বেস্ট মানি ব্যাক গ্যারান্টি ওইটা বেস্ট দিলে বেটার হবে না এখানে বেস্ট সার্টিফিকেশন দিতে হবে এটা কি বেস্ট ও একশো পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট প্রোডাক্ট না তো আমাদের এই যে একশো হান্ড্রেড পার্সেন্ট এটা এগুলো ইউজ করতে পারা যায় প্রিমিয়াম কোয়ালিটি অথবা স্যাটিসফ্যাকশন গ্যারান্টি বুঝছেন ব্যাপারটা হ্যাঁ। আরে বাপরে এটা আপনি একটা মশা আমার কিছু না ঠিক আছে ওটা আপনার ছবি ইউজ করবেন আমি আপাতত মিলাইতেছি বুঝছেন ব্যাপারটা ইউটিউব আমি ইউটিউব লিখে সার্চ করি ইউটিউব ইউটিউব বা ইউটিউবার ইউটিউবার আপনি এখানে আপনার ছবি দিয়ে দিতে পারেন আমি আপাতত বেসিক রিলেটেড বানাইতেছি ধরেন এটাই আমি ইউজ করবো দিব আপাতত চলবে মোটামুটি আমার ব্যানার দূরাবে সিম্পলের ভিতরে ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পর এবার আমি ইয়া করি ডাউনলোড করি ওকে একটা জিনিস এখানে রাখতে না জিপি এবার এখানে ওই যে দেখেন এসইওটা e কোথায় করবে উপরে দেখেন ক্যানভা দিয়ে হয়ে যায় এখানে আপনি এভাবে দিবেন ঠিক আছে দিয়ে ভিডিও ভিডিও এসইও এখানে আপনি পঁচিশটা কিওয়ার্ড ইউজ করতে পারেন বুঝছেন ব্যাপারটা হ্যাঁ। ওই আলাদাভাবে ফটোশপে যাইতে হবে ওগুলো কোনো ভিতর থেকে করতে হবে এরকম না এখান থেকে করলে হবে এভাবে করে এখান থেকে ডাউনলোড করবেন হচ্ছে ডাউনলোড পিএনজি ওকে পিএনজি আপনি দুইটাই করতে পারেন জিপিএনজিও করতে পারেন অথবা পিএনজিও করতে পারেন এখানে সাজেস্ট করতেছে এটা হচ্ছে পিএনজি ওকে আমরা পিএনজি করবো পিএনজিতে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে গেল তো এটা করার পরে এবার আমি যেটা করব এখানে আসব এখানে আসার পরে আমাদের গিকটা এখানে থেকে ইমপ্রুভ করব মানে আমি যে টাইটেলটা বানিয়েছি সেটা এখান থেকে দিব আর কি আর অনেক ডিজাইন করে দেয় তো আলাদা সিম্পলের ভিতরে করলাম দেখি যদি আমি পাবলিশ করবো না বুঝেন না আপনারা একটু ট্রাই করেন আমার থেকে ভালোভাবে করতে পারবেন এখনো হইল না বুঝলাম না ওকে আমি একটু রিফ্রেশ করি সেমভাবে ডাউনলোডগুলো করবেন আমার এখানে ডাউনলোডটা হয়নি তার আগে গাইডে দিছি ওকে ওকে ডাউনলোড হয়ে গেছে এবার এবার আমি আমার গিকে আসবো এখান থেকে ব্রাউজ ফাইল এখানে ক্লিক করব এখান থেকে আমার ইমেজটা দিয়ে দিব দিয়ে এবার নেক্সটে ক্লিক করব next save and continue continue click করে যেটা করবেন আপনারা গিকটা ডাইরেক্ট পাবলিশ করবেন না ঠিক আছে ডাইরেক্ট গিক পাবলিশ করবেন না আমি দেখার পরে তারপরে গিক পাবলিশ করবেন এখানে কোনো কিছু করার দরকার নেই এভাবে চলে আসবেন ব্যাকে প্রোফাইলে চলে আসবেন ঠিক আছে